আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে কোন সাইট থেকে সকল ধরনের মুভি দেখতে পারো আমরা ইউটিউব থেকে সচরাচর যে মুভিগুলো দেখতে পাই সেগুলো অরিজিনাল না বিভিন্ন ধরনের কোয়ালিটি রেজুলেশন খুব খারাপ থাকে এডিটররা বিভিন্ন ধরনের এডিট করে থাকেন তো আমি আপনাদেরকে যে সাইটটার কথা বলবো সেখানে সব ধরনের মুভি দেখতে পাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে মুভি দেখার সাইটটি ওপেন করব আমরা যে কোনো ধরনের ব্রাউজার থেকে আমরা সাইটটি ওপেন করতে পারবো চাইলে গুগল ক্রোম গুগল ব্রাউজার আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন তাহলে কোনো সমস্যা তো এখন আমাদেরকে যা করতে হবে হবে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করব আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে ওপেন করতে পারবেন তো প্রথমে আমাদেরকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে সিনেপ ডট নেট আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন সিনেপ ডট নেট তো আমি এই সাইট থেকে সব কিছু আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে ভিডিও প্লে করতে হবে কীভাবে সার্চ করতে হবে ভিডিও যে কোন মুভি কীভাবে সার্চ করব খুব সুন্দর একটা সাইট সকল ধরনের মুভি এখানে আমরা দেখতে পাবো তারপর যেটা করতে হবে আমাদেরকে কিবোর্ডের নিচে যে অ্যারো চিহ্নটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো সার্চ করার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো এখানে নেটের সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে সাইটটা ওপেন হয়েছে দেখুন এখানে সকল ধরনের মুভি এখানে দেখা যাচ্ছে যে পিকচারগুলো তো আমি দেখা দিচ্ছি যে কিভাবে এটা প্লে করতে হবে কিভাবে কি করতে হবে তো দেখুন দেখুন ভিডিও মুভিগুলো সব ধরনের মুভি তো এগুলো হচ্ছে ইংলিশ মুভি আমি এগুলো রিলেটেড মুভিগুলো আমি দেখছি তো এই জন্য আসতেছেন তো আমরা এখন যেভাবে সার্চ করব তার আগে আমরা দেখে নেব যে এখানে অ্যাড অ্যাড আসছে অ্যাডগুলো ক্রস করে দেবো তো তারপর আমরা ভিডিও এখন সার্চ করবো যে কোনো মুভি কীভাবে সার্চ করবো এখানে দেখা যাচ্ছে এখান থেকে যদি অন্য কোনো লিঙ্কে ক্লিক করে চলে যাই তো আমরা এটাকে ব্যাক করে আসবো অথবা লিঙ্কটা ক্লিক ডিলিট করে আবার পুনরায় আগের লিঙ্ক আগের সাইডে চলে যাব একটু সমস্যা ছিল সমস্যা আমরা ফিরে এসেছি তো এখন আমরা কিভাবে এটাকে সার্চ করবো এখানে লেখা আছে এন্টার কি এন্টার কিওয়ার্ড তো এন্টার কিওয়ার্ডে আমরা যে কোনো মুভির নাম লিখতে পারবো যে আমি এখন লিখতে যাচ্ছি স্পাইডারম্যান স্পাইডারম্যান মুভি আমি এখন সার্চ করবো স্পাইডারম্যান টু আপনি চাইলে যে কোনো মুভি এখানে সার্চ করতে পারবেন সমস্যা নাই তো এডগুলো আবার এগুলো স্পাইডারম্যান টু দেখি এখন মুভিটা আসে কিনা তো ওই বন্ধুরা দেখুন চলে আসছে তো যেভাবে আবার দেখালাম আরো কি ক্লিক করতে হবে কিবোর্ডের এখানে তো ভিডিওটা আসা পর্যন্ত অপেক্ষা দেখুন এখানে স্পাইডারম্যানের যতগুলো মুভি আছে ওয়ান টু আবার animation three video three movie সব ধরনের মুভি এখানে চলে আসছে রিলেটেডগুলো একটা সার্চ দিলে হবে এখানে প্রথমত যে মুভিটা আছে সেটা হলো স্পাইডারম্যান টু তো খুব সহজে আমরা এখন যেভাবে প্লে করব পিকচারটিতে ক্লিক করব পিকচারটি ক্লিক করার পর যে প্লে বাটনটা আছে আমরা এখানে প্লে করব দেখা যাচ্ছে যে এই প্লে বাটনটা দেখা যাচ্ছে এই প্লে বাটনে আমরা এখন ক্লিক করব প্লে করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে আমরা অপেক্ষা করব দেখুন বন্ধুরা লোড নিচ্ছে তো এখানে পাঁচটা সার্ভার দেওয়া আছে পাঁচটা সার্ভার যেমন এক দুই তিন চার পাঁচ তো আমরা যে কোনো সার্ভার থেকে এটা প্লে করতে পারবো যদি একটা সার্ভারে এটা ভিডিও প্লে না হয় পরবর্তী সার্ভারে যাব এই সার্ভার থেকে আমি প্লে হচ্ছে না তো পরবর্তী সার্ভার আমরা এখন যাচ্ছি তো কিছু করা লাগবে না শুধু পরে যে সার্ভারটা ওখানে ক্লিক করবে চলে আসবে তো এইভাবে করে সার্ভারটা চেঞ্জ করবো আমি দেখাই দিলাম একটু লোড নিচ্ছে এই সার্ভার থেকে ভিডিও আসতেছে না অন্য অন্য কিছু দেখাচ্ছে তো আমরা পরবর্তী সার্ভারে যাব তো আমি যে সার্ভার দিয়ে দেখি হাইড্রাক্স এই সার্ভারের সচরাচর আমি ভিডিওগুলো সব দেখতে পারি এই হাইড্রাক্স সার্ভারটিতে আমরা ক্লিক করলাম দেখি ভিডিওটি আসছে না আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ভিডিওটা আসতেছে লোড নিচ্ছে একটু নেটের সমস্যা তো তাই তো সিম দিয়ে নেট ইন্টারনেট চালু করলে তো খুব যেভাবে ইচ্ছা যখন তখন যেখানে দেখতে পারবো আগা পিছা করে যাবে তো এটা হচ্ছে অরিজিনাল ভিডিও এগুলো সব অরিজিনাল মুভি এরপর আমি দেখাবো যে সব দেশের মুভি কিভাবে আমরা দেখবো যে থ্রি ডট বাটন আছে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচে কান্ট্রি লেখা আছে কান্ট্রিতে ক্লিক করব তো ক্লিক করার এখানে সব দেশের মুভি আমরা দেখতে পারবো এখানে সিরিয়াল দেওয়া তারা সুন্দর একটা চাই যেমন আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম কানাডা ইত্যাদি ইত্যাদি তো আমরা এখানে টিভি শো দেখতে পারবো যে টিভি শো আছে টিভিতে সচরাচর যে মুভিগুলো আমরা দেখি এই মুভিগুলো এখানে আমরা পাবো দেখুন দেখতে পাচ্ছেন তো খুব সহজে আমরা এগুলোকে প্লে করতে পারবো আবার এই সাইট থেকে যে আমরা এগুলো ডাউনলোড করতে পারবো নিজের ফাইলে নিজের মেমোরিতে তা কিন্তু না কিন্তু আমি এখন পর্যন্ত এটা অপশন খুঁজিনি খোঁজার চেষ্টা করিনি তো আপনারা চাইলে খুঁজতে পারেন যদি ডাউনলোড করার অপশন পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এবার ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে আরও